আসসালামু আলাইকুম বড় ভাই গেমিং এর পক্ষ থেকে আমি বড় ভাই আবার চলে আসছি আপনাদের আরো একটি ভিডিও নিয়ে ভিডিওটি হলো তো আমার সাথে আছে আমার শ্রাবণী আপু তো আজকের প্রত্যেক যদি আজকের ভিডিও শুরু হয়ে যাক Hang him from the yard! বছর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর প্রথমে আমার আমার ক্যারেক্টারটা না করলে আমি আমার চেঞ্জ করে নিই চেঞ্জ এই যে আমার সবাই সনিদাকে আমার সনিদাকে ভীষণ ভালোবাসা থাকে জানি না জরিনা আমাকে কত ডায়মন্ডের মধ্যে দিয়ে দেয় আমার কাছে বারোশো মাত্র অনলি বারোশোটা ডায়মন্ড আছে সবাই দেখতে থাকুন কি হয় তো প্রথমে আমি ষোলোই স্পিন করবো ষোলোই স্পিনে কি করে চল্লিশ ডায়মন্ডের স্পিন দেখা যাক কি দেয় চল্লিশ ডায়মন্ডের স্পিন চল্লিশ ডায়মন্ডের স্পিন একটা টোকেন দিয়েছে আমাকে তো আমি প্রথমে সোলো স্পিনই করতে নিয়েছি একটা আরেকটা সোলো স্পিন করবো তারপরে দশটাই মারবো কারণ আমরা তো বড় লোক সোলো স্পিন দিচ্ছি আরেকটা সোলো স্পিনে গাড়ি না ভালোবাসা দিয়ে দিয়েছে এসে ডিজিটাল পেশা সে স্পিনটা আমাকে দিয়ে দিয়েছে তো ভালোবাসা দিল কারিনা আসলেই ভালোবাসা দিল অবাক ভালোবাসা দিল কারিনা দেখা যাক এখন আমরা কি ভাই ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা আবারও ভালোবাসা দিয়ে দিল আমাদেরকে কংগ্রেচুলেশন ভালোবাসা দিল প্রথমেই তার সাথে অনেকগুলো টোকেন প্রতিষ্ঠা টোকেন দিয়েছে সর্বমোট হ্যাঁ প্রতিষ্ঠা টোকেন দিয়েছে এর আগে একটা টোকেন আরো প্রতিষ্ঠা টোকেন আমরা পেয়ে গেলাম তো আমি আবারও দশটি পারবো দেখা যাক এই দশটি স্ক্রিনে কি আমার ব্যক্তি দিয়ে দিবে না প্রথমেই প্রথমেই লুটবক্স তার সাথে তিন তার সাথে টোকেন দিয়েছে নটা টোটাল নয়টা টোকেন পঁয়ত্রিশে টোকেন হলো আর মাত্র টোকেন লাগে পাঁচটা আমাদের টোকেন লাগে পাঁচটা পাঁচটার জন্য গাড়ি না কত ডায়মন্ড আমাদেরকে নিয়ে যায় আছে আর চারশো একটা ডায়মন্ড এখন আমি যদি দশটায় স্পিন করি তাহলে কিন্তু হবে না আমি ষোলো স্পিন করে এটা নিব দেখা যাক দুটো টোকেন দিয়েছে আর মাত্র তিনটি টোকেন আমি আবারও ষোলো স্পিন করবো কারণ দশটা মারবো না ষোলো স্পিন ষোলো স্পিন বক্স এখন আমি একটি ষোলো স্পিন মারবো কারণ আমার টোকেন লাগে মাত্র অনলি অন তিনটা তো তিনটা লাগবে কারণ এটা তিনটা দিয়ে দিই তিনটা দিয়ে দিয়েছি তিনটা তোকে টানবো জানি না ভালোবাসা দিচ্ছে না হতাশ আমি খুবই হতাশ তো এখন আমি দশটার আশা করব তাহলে পাবো সম্ভব দেখি দেখি দেখি কি দেয় তিনটি টোকেন দিয়ে দিয়েছে আমাকে না দুটো টোকেন আর মাত্র একটি টোকেন লাগে গাড়ি না আমাকে খুব হতাশ করতেছে একটা টোকেন ষোলো স্পিড ষোলো স্পিডে একটা টোকেন আর এইবার দিয়েছে তিনটি টোকেন কারিনা এবার ভালোবাসা দিয়ে দিয়েছে খুশি দিয়ে দিয়েছে আর মাত্র দুশো এমন আছে আমি এক্সচেঞ্জ স্কিনটা নিয়ে নিয়েছি এখন আমি গুলওয়ালের স্কিনটা নিব তাহলে আমার এখান থেকে সব নেওয়া হয়ে যাবে আর এই ব্যাকপ্যাকটা আমার কাছে আগে আছে তো আমার আর ব্যাকপ্যাকটা দরকার নেই আমি এখানে সব পেয়েছি তো এখন ইউনিভার্সাল প্রেগনেন্সি কতগুলো কারণ আমার টোকেন আছে দেখা যাক কি হয় আশিটা ইউনিভার্সাল প্রেগনেন্ট পেলাম গ্লোবাল মারাত্মক মারাত্মক ফ্রিতে মারাত্মক ফ্রিতে দিলে যা হয় ডায়মন্ডের স্পিন মেরে নিয়েছি চল্লিশ ডায়মন্ডের স্পিন বা আশি ডায়মন্ডের স্পিনে আমি একশো এইটির পেয়েছি তার মানে গাড়ি আজকে ভালোবাসা দিয়েছে ধন্যবাদ কারিনা তোমার প্রতি ভালোবাসা গোলাম প্রতি তোমার জন্য এখন আমরা আমাদের স্কিনটা দেখাই দিই আমি এটা ইউটিউব করে নেব এটা লেজেন্ডারি স্কিন না তারপরে এটা ভালো লাগছে স্কিনটা নিতে পেরেছি এখন আমি আপনাদেরকে দেখাবো কাটানোর স্কিনটা প্রথমেই তো কাটানোর স্কিনটা দেখুন কাটানোর স্কিনটা ভালো এটা লেজেন্ডারি দেখতেই পারতেছেন এটা ইউটিউব করেছি এটা আমি শহীন লবিতেও দিয়ে দিই এখন আমি একটা এই ইংরেজি লোকের ইভেন্টটা আমি কিছুদিন পরে আপলোড দিব সবাই দেখবেন আশা করি আর বিস্ট রয়্যালের ইভেন্টটা আমি কয়েকজনকে নিতে চেয়েছিলাম কিন্তু আমি পারলাম না সময়ের কারণে তো আমরা কিভাবে দিব নেক্সট ইভেন্টে কিভাবে দেব নেক্সট ইভেন্টগুলোতে সবাই পার্টিসিপেট করবেন আমাদের ফেসবুকে মেসেজ পাঠাবেন আমরা ফেসবুক মেসেঞ্জারে অলওয়েজ আছি আমরা অল টাইম অ্যাক্টিভ থাকি তো সবার প্রতি ভালোবাসা থাকবে আর এখানে দুটো গান বক্স আমাদের বান্ডিলটা আমি ওপেন করবো কিছুদিন পরে তো আমি লাইভে থাকা অবস্থায় এই বান্ডিলটি ওপেন করবো বা যে কোনো একটা ভিডিওর মধ্যে এই বান্ডিলটা আমি ওপেন করে প্রথমেই ট্রেলার হিসেবে দিয়ে দিব সমস্যা নাই আর আমার কাছে বান্ডিলটা ভালো লাগছে ভালোবাসা অবিরাম আমার সাবস্ক্রাইবদের সাবস্ক্রাইবারদের আর এই মকর স্টোরের ইভেন্টটাও আমি দু একদিনের মধ্যে আপলোড করব সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো কমেন্ট না করলে আসলে আমরা ভিডিও বানানোর ছাড়া আগ্রহ পাই না তো এখানে আমার সবগুলো নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার কাছে আরও মাত্র দুশোটা আছে আর এই ব্যাকপ্যাকের স্কিনটা দরকার নাই এরকম একটি ব্যাকপ্যাকের স্কিন আমার আছে কালো ফ্রিতে পেয়েছিলাম ভালোবাসা আর আজ এই পর্যন্তই